হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আরাল টিচিং ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক থেকে আপনার ফলোয়ার অপশনটি চালু করবেন ফলোয়ার অপশনটি চালু করলে যে কাজটি হয় সেটি হচ্ছে আপনার বন্ধুরা দেখতে পাবে যে আপনার কতগুলো ফলোয়ার আছে তাহলে বন্ধুরা শুরু করা যাক কীভাবে আপনি ফলোয়ার অপশনটি চালু করবেন আপনাকে প্রথমে ফেসবুক অপশনটিতে যেতে হবে ফেসবুকে ক্লিক করতে হবে তাহলে চলে গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনি একেবারে উপরের দিকে লক্ষ্য করবেন থ্রি ডট একটি অপশন আছে প্রোফাইলের মতো করে আপনাকে অবশ্যই সেই থ্রি ডট অপশনটিতে ক্লিক করতে হবে সেই প্রোফাইলে আপনি যখন প্রোফাইলে ক্লিক করবেন থ্রি ডট অপশনটিতে তারপর একটু নিচে টেনে যাবেন নিচে টেনে গিয়ে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে আপনি যখন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর একটু নিচে টেনে যাবেন গিয়ে দেখবেন যে একটা সেটিংস একটি অপশন আছে আপনাকে সেই সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে আপনি যখন সেটিংস অপশনটিতে যাবেন তারপর এরকম একটি র্যান্ডম অপশন আসবে তারপর আপনি দেখতে পাবেন যে প্রোফাইল সেটিংস আপনাকে অবশ্যই সেই প্রোফাইল সেটিংসে যেতে হবে আপনি প্রোফাইল সেটিংসে ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংসে ক্লিক করার পর অনেকগুলো অপশন এসেছে privacy profile locking profile and tagging public post blocking active status তাহলে আপনাকে কোন অপশনে যেয়ে ফোল্ডার অপশনটি চালু করতে হবে আমি সেটি দেখিয়ে দিব আপনাকে অবশ্যই এখন যে অপশনটিতে যেতে হবে সেটি হচ্ছে পাবলিক পোস্ট আপনাকে সেই পাবলিক পোস্টে ক্লিক করতে হবে পাবলিক পোস্টে গেলে আপনি সেই অপশনটি পেয়ে যাবেন পাবলিক পোস্টে তাহলে ক্লিক করে দিলাম আপনি যখন পাবলিক পোস্টে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে আপনাকে সবগুলো অপশনকে কিন্তু পাবলিক করে দিতে হবে যেমন এখানে লেখা আছে হু ক্যান ফলো মি এখানে সবাই থাকবে কি পাবলিক থাকবে আবার নিচে লেখা আছে who can see your followers on your timeline এটাও পাবলিক হয়ে যাবে পাবলিক পোস্ট কমেন্টস এটাও পাবলিক করে দিবেন পাবলিক পোস্ট নোটিফিকেশন এটা এভরি অন আছে এভরি অন করে দিবেন পাবলিক প্রোফাইল ইনফরমেশন এটা আপনি চাইলে পাবলিক করে দিতে পারেন পাবলিক করে দিতে পারেন এবং অথবা ফ্রেন্ডস করে দিতে পারেন আমি পাবলিক করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য পাবলিক করে দিচ্ছি সব সর্বমোট যে কথাটি হচ্ছে বন্ধুরা আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে সবগুলো অপশনকে পাবলিক করে দিতে হবে অথবা এভরিওয়ান অপশনটি চালু করে দিতে হবে আপনি যখন এই অপশনটি চালু করে দিবেন সেক্ষেত্রে কী হবে বন্ধুরা আমার আমি অলরেডি সেই অপশন চালু করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তারপরেও আপনাকে অবশ্যই সে পাবলিক অপশনটি সবগুলোতেই চালু করে দিতে হবে আপনি যখন পাবলিক অপশনটি চালু করে দিবেন তখন আপনার ফলোয়ার অপশনটিও চালু হয়ে যাবে তাহলে আপনি কিভাবে সে ফলোয়ার অপশনটি খুঁজে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যখন আপনার ফেসবুকে আবার পুনরায় যাবেন পুনরায় যাবার পর আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল এডিটিংয়ে যেতে হবে আপনি আপনার প্রোফাইল এডিটে যাবেন প্রোফাইল এডিটে গিয়ে একটু নিচে টেনে দেখবেন এই দেখেন বন্ধুরা আমার ফলোয়েড বাই থার্টি পিপল তিরিশ জন আমাকে ফলো করেছে সে তিরিশ জন শো করছে তার মানে আপনারা যারা ফলোয়ার <clears throat> অপশনটি চালু করতে চান তাদেরকে অবশ্যই সেই পাবলিক অপশনটিতে যেতে হবে পাবলিক অপশনটি চালু করে দিলেই এই ফলোয়ার অপশনটি চালু হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ